সকাল কি কইতেছেন ভাল লাগে না একটা বিড়ি টানতে পারলে নিজে ভালো হইতো আমরা না তুই বিড়ি খাস না তুই কেমনে বুঝবি তুই বিড়ি খাইতি তুই আমার মধ্যে বুঝতি খালি আটতে আটতে ভালো লাগতো মতো তোর বিড়ি খেতে মন চাইতো আমার বিড়ি বিড়ি আছে পকেটে এটা যদি চালাই দিই তাহলে পরে খামো কি আর একটা ভিডিও চলে তাহলে আমি খামো কি খালার বিড়ি করবো খালি বিড়ি বিড়ি করে যদি কিনা খা কিরে টাকলা কি ভাবতেছস এক লাখ লাখ কি বিড়বিড় করতেছস বাবু তো না যদি তাহলে আপনার মতো বিড়ি নেশা উঠতো আর বিড়ি না পেয়ে আমি রাস্তা আটকে হইতো ব্যবসা ভালো হয়েছে বিড়ি খাই না আপনি উসাইরে দেন লিখা ভালো না দেন না সিগারেট কোম্পানি প্যাকেটে গায়ে লেখা দিছে ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকর মাথাটা খারাপ হয়ে গেছে গা টাকলার কাছে চাইলাম একটা বিড়ি টাকলা একবার বিড়ি খাই না গা বড় ভাইয়ের কাছে চাই দিই আছে বড় ভাই তো আবার নামি দামি মানুষ বড় ভাই

ഒന്ന് দাঁড়াতো না ভাই আসলে একটা বিলি খেতে বললে ভালো হতো সকালে ভাই একটা খেতে পারিস একটা বিলি থাকলে দেন না ভাই এমন করেন কেন একটা বিলি তো চাইছি তুমি একটা ফাউল খালি বিড়ি বিড়ি করো যাক গা তোমার লোকে বিড়ি বিড়ি করে লাভ নাই আমি আমার কাজে যাই তুমি থাকো আমি গেলাম ওরে ভাই এখন একটা বিড়ি দেন নাই সমস্যা নাই গা কালকে যখন ম্যাচ চাইতে আইবেন না তখন আমি আপনার ম্যাচ দেবো না দেখি তখন আপনি বিড়ি জ্বালান করতে আর বিড়ি টানবেন না দেখুন বিড়ি খান কীভাবে